সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই অর্ডার পেতে পারেন এবং কোন মাধ্যমগুলোতে আমরা প্রমোশন করলে আমরা খুব দ্রুত অর্ডার পাব এবং আমাদের গিকগুলো র্যাঙ্কিংয়ে হেল্প করবে বা মানে হচ্ছে আমরা জানি ফাইবারে যারা কাজ করি আমরা জানি সবাই যে আমাদের গিকে যদি বেশি পরিমাণ ইমপ্রেশন ক্লিক এগুলো আসে তাহলে কিন্তু আমাদের কিন্তু গিকগুলো র্যাঙ্কিং করতে অনেক হেল্প করে এবং র্যাঙ্ক করে আর আমরা যে মাধ্যমগুলোতে আমরা গিক প্রমোশন করব দুইটা সাইট দেখাবো টপ সাইট যেখানে আপনারা চাইলে গিকগুলো শেয়ারের মাধ্যমে আপনারা ওইখান থেকে ট্রাফিক অর্ডার এবং ক্লিক নিয়ে আসতে পারেন এতে আপনার ফার্স্ট অর্ডার আমি মনে করি এখান থেকে পেয়ে যাবেন তো এটা খুবই টপ রিলেটেড ক্লাস হবে আপনাদের জন্য খুবই টপ রিলেটেড ক্লাস কেননা এটা আমাদের প্রিমিয়াম ক্লাসের ভিতরে পড়ে তারপরে আমি জাস্ট আপনাকে একটা বেসিক আইডিয়া দিব যেটার মাধ্যমে আপনারা চাইলে নিজেরাই গিক তৈরি করে ওইখানে পাবলিশ করতে পারেন তো অথবা আপনার যে গিকটা থাকবে আপনার প্রোফাইলে ওই গিকটাই কপি করে কিন্তু ওইখানে দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই চলুন আমরা দেখি ফার্স্ট অর্ডার কিভাবে নেবেন এবং কোথায় গিকটা শেয়ার করলে আপনার অর্ডার আসবে মানে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার আসবে আমি এই ভিডিওটা লেট করে বানাচ্ছি কারণ হচ্ছে আমি নিজে ট্রাই করছি করার পরে অর্ডার নিছি নেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি এটা আমি চাইলে আরও অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারতাম তো আমি শেয়ার করি না আমি আগে ট্রাই করছি তো ট্রাই করার পরে দেখার পরে কিন্তু আমি মানে ভিডিওটা করতেছি ওকে যাই হোক আমি আমি দেখাচ্ছি আপনাদের তো আমরা ফার্স্টে যদি আসি সেটার নাম হচ্ছে গিক স্পট ডট কম এবং আরেকটা যদি আসি সেটা হচ্ছে ফাইবার বক্স এই দুইটাই সেম সাইট গিক প্রমোশনের বেস্ট সাইট বলতে পারেন এখানে দেখেন আপনার মতো অনেক সেলার আছে যারা এখানে গিকগুলো শেয়ার করে বুঝছেন ব্যাপারটা একটু ধরেন আমি যদি গিক স্পটে যাই ধরেন এই একটা জায়গায় আমি ধরেন ক্লিক করলাম এখানে কেন বায়াররা আসে এটা যদি কারো প্রশ্ন থাকে সেটা হচ্ছে এখানের মাধ্যমে কিন্তু এইগুলোর মাধ্যমে কিন্তু বায়াররা একটা নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট পায় ঠিক আছে এই ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার দেখা যায় যে অর্ডারগুলো চলে আসে কেউ কেউ আছে এখানেও প্রোফাইল তৈরি করে কিন্তু সেল করে মানে গিগ সেল করে ঠিক আছে আপনার ফাইবারের গিগটা এখানেও সেল করে ঠিক আছে অনেকে আছে যারা এখানে সেল করে অথবা কেউ কেউ আছে যারা এর এইখানে লিঙ্ক আপ করে দেয় যদি আমরা ফাইবার বক্সে দেখি ধরেন এই একটা সাইট আমি যদি আপনাদেরকে দেখাই ধরেন এই একটা গিকে আমি ক্লিক করি আপনি যে কোনো ধরনের গিক এখানে দেখতে পারেন ফাইবার বক্সে যদি আমরা যাই দুইটা সেম সাইট ঠিক আছে দুইটা সেম সাইট এখানে দুইটা জায়গায় গিক শেয়ার করা যায় আপনি লিঙ্ক করে শেয়ার করতে পারবেন অথবা চাইলে কিন্তু ফাইবারের সাথে কিন্তু এখানে কানেক্ট করেও দিতে পারবেন এখানে সেল করতে পারেন ওইখানে সেল করতে পারেন কিছু যায় আসে না তো ধরেন দেখি এখানে ফাইবারের কোনো কিছু দেওয়া আছে কিনা এখানে ফাইবারের কোনো কিছু দেওয়া নাই এটার ভিতরে কিন্তু আপনি ডাইরেক্ট অর্ডার নিতে পারেন অনেকে আছে যারা এখানে শেয়ার করে অনেকে আছে শেয়ার করে না ওকে এক্সট্রা ওকে তো এখানে যদি আমরা ধরেন এখানে যদি আমি আসি দেখেন এখানে কি বিষয়টা করছে দেখেন ফাইবার গিক ইউআরএল ওকে এখানে বিশ পার্সেন্ট ছাড়ে আপনার অর্ডারগুলো নিতেছেন এখানে দেখছেন লেখা আছে বিশ percent Fiverr geek discount twenty percent এখানে যেটা হচ্ছে সমস্ত ডেসক্রিপশনটা ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা এখানে দিছে ওই ডেস টাইটেলটা এখানে দিছে ট্যাগ দিছে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে জাস্ট করছে কি ফাইবারের ইউআরএলটা এখান থেকে সেট আপ করে দিছে এবার যদি তার গিকটা আমরা দেখতে চাই এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে তার গিকটা আদৌ আছে কিনা দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি আমরা কিন্তু দেখতে পেতেছি যে তার গিক কিন্তু ফাইবারে আছে মোটামুটি কিন্তু একটা অর্ডারও পাইছে সেপ্টেম্বরের এক তারিখ আসছে কোন দেশি নাইজেরিয়া তার মানে কি এখানে যারাই আসে অ্যাকুরেট পার্সন আসে এবং এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার জেনারেট করা যায় হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু নিরানব্বই পার্সেন্ট বলতেছি না কেন বলতেছি না এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই জায়গায় গিক শেয়ার করলে তো এখানে দেখেন এরকম আরও গিক পাবেন অনেকে আছে ধরেন আমি একটা যাই শপিফাইতে যাই এখানে কেউ কেউ দেখবেন লেভেল টু টপ রিলেটেড সেলারও কিন্তু এই জায়গায় গিক শেয়ার করে রাখছে ধরেন এই একটাতে আমি গেলাম দেখি এটা ক্লিক করি ওকে এখানে তিনি আসছে তার এখানে মোটামুটি কিছু জিনিস আছে এখানে দেখেন পনেরো ডলার করে দিয়েছে আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে যাই তার ধরেন ফাইবার অ্যাকাউন্টে আমরা যাই একটু আমি ক্লিক করি তার ফাইবার অ্যাকাউন্টের ইউআরএলটায় দেখেন এখানে দুইটা অর্ডার পড়ছে এই গিকের ভিতরে লাস্ট ডেলিভারি কত দিন আগে দেখি তোমরা তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা কাজে লাগছে ওকে এক মান্থ দুই উইক দুই আগে এবং এক মাস আগে এবার তার টোটাল টোটাল রিভিউ আছে বিশটা তিনি আসছে আগস্টে অনেক লেটে আসছে কিন্তু তারপরে এখানে কিন্তু দেখে তার সব কয়টা গিক মানে তার যত গিক আছে সব কয়টা গিক কিন্তু এখানে শেয়ার করছে আপনি দেখতে পারবেন তার যতগুলো গিক আছে সবগুলো শেয়ার করছে আর তার এরকম আরও অনেক আছে আপনি চাইলে এরকমভাবে পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু ওইখানে গিক শেয়ার করতে পারেন ধরেন ফাইবার বক্সে আমি গেলাম আবার ধরেন ফাইবার বক্স এখানে দেখবেন অনেকে আছে অনেক গিগ পাবলিশ করছে অনেক তো ধরেন এই একটা যদি আমি দেখি ধরেন এটাতে আমি ক্লিক করি দেখি এটার কি অবস্থা দেখি দেখি দেখি আমরা ওকে এখানে দেখেন তার গিকগুলো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছে হ্যাঁ তার গিকের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছে দেখেন এই একটা গিক লেভেল টু সেলার একটু বিষয়গুলো মাথায় রাখতে হবে লেভেল টু সেলার নাইজেরিয়ান দেখেন লেভেল টু সেলার নাইজেরিয়ান আটান্নটা রিভিউ আছে তিনি কিন্তু এইগুলো সাইডে কিন্তু তার গিকগুলো শেয়ার করছে বুঝতেছেন ব্যাপারটা মার্চের দুই হাজার বাইশে আসছে দেখেন এই জায়গায় তার গিক কিন্তু আছে তো এইভাবে যারা আছে এরকমভাবে আপনার অনেক গিক মানুষ কিন্তু এখান থেকে শেয়ার করছে এটা আপনি সব ধরনের ক্যাটাগরি পাবেন graphic design program writing translator discount যেগুলোতে ডিসকাউন্ট দিচ্ছে সেগুলো এখানে দিবেন সেগুলো পাবেন এই যে দেখেন বাংলাদেশি অনেক আছে যারা এগুলো কাজ করতেছে বা গিক শেয়ার করছে আপনি যদি অল ক্যাটাগরি দেখেন এখানে আরও অনেক লোক পাবেন দেখেন অবাব নাই গিকের ঠিক আছে আপনি শেষ করতে পারবেন এত গিক আছে এখানে অল ফিউচার তো এইগুলোর মাধ্যমে কিন্তু তারা গিকগুলো শেয়ার করছে আপনারা যেটা করতে হবে একদম সিম্পল ফাইবারের মতো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে এখানে দেখেন বিশ পার্সেন্ট করে গিকের ইয়া দিছে <laughs> বিশ পার্সেন্ট করে অফার দিছে ডিসকাউন্ট তো কেউ যদি ডিসকাউন্টের আশা আসলে কিন্তু দেয় নাই কিন্তু যেটা করছে কি তারা এখানে ধরেন বিশ বিশ পার্সেন্ট লেখছে লেখার পরে ওর ফাইবারের লিঙ্কে নিয়ে গেছে এখানে বলতেছে হ্যাঁ ওইখানে বিশ পার্সেন্ট আছে তুমি এখানে অর্ডার করো বিষয়টা বুঝতেছেন আসলে এটা হচ্ছে ক্লিক ক্লিকের মতো টোটাল রেজিস্টার আছে মেম্বার আছে দেখেন বাইশ হাজার total geek Fiverr geek listing আছে চৌত্রিশ হাজার বুঝতে হবে এখানে কত কত গিক আছে দেখেন এই একজন এখানে বলতেছি কত পনেরো ডলারে গিক ওকে দেখি তার অবস্থা এটা মেবি বাংলাদেশি নাকি এটাও নাইজেরিয়ান দেখেন এটাও নাইজেরিয়ান একটা অর্ডার পাইছে সেপ্টেম্বরের এক তারিখ আসছে তার মানে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারতেছেন যে এই মাধ্যমগুলো কিন্তু বাইরের লোকেরা ইউজ করতেছে তার মানে কিন্তু আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার গিকগুলো এখানে কাজ করলে আপনি কিন্তু অর্ডার পাবেন ঠিক আছে আর এখানে কিন্তু বায়ার আসে কিন্তু বিশ পার্সেন্ট সারে বা ডিসকাউন্টের আশায় কিন্তু এখানে আসে অনেক বায়ার ঠিক আছে এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট আপনারা বলতে পারেন আমরা যেমন ডিরেক্টরি সাইটগুলোতে আমাদের বিজনেসের সমস্ত আইডিয়াগুলো শেয়ার করি এবং ওইখানে আমাদের বিজনেস সম্পর্কে মানুষকে জানাই যে দেখো আমার একটা বিজনেস আছে তো তোমার যদি এরকম কোনো বিজনেসের হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে হেল্প করব সেম ফাইবার এখানে জাস্ট আমরা বলবো আমাদের একটা গিক আছে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে অর্ডারগুলো মানে অফার দিচ্ছি আপনারা এখান থেকে আমাদের কিন্তু আপনার যদি এই ধরনের কাজের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন তাহলে কিন্তু আপনার অর্ডার আসবে এবং আপনারও কিন্তু বায়ারও কিন্তু লোভে পড়েই কিন্তু অর্ডারগুলো করবে তো এখানে যেটা করতে হবে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান এখানে দেখেন রেজিস্টার আছে আপনাকে টোটাল ওকে এখানে দেখেন এখানে কিছু জিনিস আছে যখন আপনি রেজিস্টার করতে আসবেন এখানে কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে বেসিক আছে প্রিমিয়াম আছে এবং প্রিমিয়াম এক্সটেন্ট আছে তো এখানে জিনিসটা হচ্ছে এখানে পার মান্থ তাদেরকে আর টাকা দিতে হয় per month one time free এটা হচ্ছে ওয়ান টাইম ফ্রি তো এখানে দেখেন ফ্রিতে আপনি কি করতে পারবেন ফ্রিতে যেটা করতে পারবেন ড্যাশবোর্ড অ্যাক্সেস পাবেন এক্সপ্লোরার সার্চ অপশন পাবেন পয়েন্ট কালেকশন পাবেন free update to basic calculating point okay collecting point okay ads enable এখন আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনি কিন্তু আনলিমিটেড গিক বানাইতে পারবেন না এখানে ঠিক আছে এখানে আনলিমিটেড গিগ বানাইতে পারবেন না মোটামুটি আপনি পাঁচটা থেকে ছয়টা মেবি গিক uh, বানাইতে পারবেন এটাও কি Fiverr uh, geek okay up to five Fiverr gigs related on Fiverr account একটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এটা আর একটা পয়েন্ট বাড়াইছে বুঝছেন ব্যাপারটা আগে যেটা ছিল আমরা এখানে দেখা গেছে যে বেসিকে আমরা পাঁচটা কিক বানাইতে পারতাম ফ্রিতে কী কী করতে পারেন এখানে বলা দেওয়া আছে আরও ডিটেলসে আপনি প্রথমে অনেকগুলো অ্যাকাউন্ট করেন অনেকগুলো জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করবেন করে করে গিকগুলো শেয়ার করে রাখবেন হ্যাঁ কোনো সমস্যা নাই এখানে সমস্ত ডিটেলস বলা আছে অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং টার্মস কন্ডিশনগুলো এখানে ইয়া দিবেন তো এখানে আপনি যদি আপনার মনে হয় যে আপনি পার মান্থ একটা ভালো একটা ফিউচার নেবেন বা এখানে আপনি কাজ করবেন তাহলে আমার মনে হয় যে এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রিপশন কেনা এখানে যেখানে ডিসকাউন্ট অফার দিতে সেটা কত পনেরো ডলার মেবি ওকে পনেরো ডলার তো পনেরো ডলার কী পাইতেছে তিন month membership one month free okay dashboard access এত percent discount price all premium feature monthly republished premium listing more এত এঙ্গেজমেন্ট ওকে এটার ভিতর সমস্ত কিছু আছে এখানে দেখেন ফাইভ এটার ভিতরে দুই ডলারে আপনি কি করতেছেন এটা দুই ডলার না অন্য কিছু বলো <laughs> যাই হোক আমরা ফ্রিতে ইউজ করছি ঠিক আছে তো এখানে দেখেন একটা জিনিস দেখেন এখানে পাঁচটা ফাইবার গিক দিতে বলতেছে আপ টু ঠিক আছে পাঁচটা গিক এখানে আপনি পাঁচটা গিক ইউজ করতে পারবেন দুই ডলার তার নিতে পারেন তো এটা আশা করি আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে বললেন আমি একটা অ্যাকাউন্ট করে আপনাদের গিক বানায় দেখাবো সমস্যা নাই তো আপনারা কি ট্রাই করেন আমি মনে করি এটাতে খুবই হেল্পফুল হবে এখানে আরেকটা আছে সেম একই এখানে অবশ্য টাকা পয়সার কোনো <laughs> বেশি ব্যাপার স্যাপার নাই যদি দেখি এখানে লগ ইন রেজিস্টারে ক্লিক করেন দেখেন এখানে টাকা পয়সার কোনো লেনদেনের কোনো বিষয় নাই তো এটাও আপনি ইউজ করতে পারেন এটাও ফাইবারের মতোই ঠিক আছে একটা মার্কেট প্লেস দুইটাও আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন এটাও ডিরেক্টরি সাবমিশন সাইট আপনি বলতে পারেন গিগ প্রমোশনের সাইট অনেকে আছে যারা এখানে গিকগুলো পাবলিশ করছে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন যে কোথায় গিকগুলো পাবলিশ করতে হবে এবং কোন কোন মানুষগুলো এখান থেকে একটা বায়ার কিন্তু অর্ডারও দিছে এখানে দেখছেন ব্যাপারটা তো আপনি কিন্তু সিস্টেম করে এখানে কাজ করতে পারেন ঠিক আছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো এখান থেকে আপনারা ফ্রিতে সাইন আপ করতে পারেন ক্লিক করবেন ফ্রিতে ফ্রিতে ক্লিক করার পরে কিন্তু আপনার রেজিস্টার মেজিস্টার যা আছে সব করে নিয়েন করে নিলে আপনি বুঝতে পারেন আপনার একটা অ্যাকাউন্ট করতে তো বেশি সময় লাগবে না ঠিক আছে user name password phone number sorry email number এগুলো দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম করে দিবেন তো এগুলো সিম্পল ঠিক আছে আশা করি করতে পারবেন তো আমি আশা করি যে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে আপনাদের গিকগুলো কোথায় শেয়ার করতে হবে এবং কোথায় অ্যাকাউন্ট করে কাজ করতে হবে তো আই হোপ যে আপনারা এখানে কাজ করতে পারবেন আর যদি প্রবলেম হয় আরও দেখতে পারেন অনেক ভিডিও আছে যারা ইউটিউবের ভিতরে দিছে মনে হয় আপনি হয়তো পাবেন হয়তো পাই নাই নাও পাইতে পারেন ঠিক আছে বলা যাচ্ছে না একজাক্টলি তো যদি না পান এরকম যদি গিক বানানো না দেখায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করব আপনাদের জন্য এইটুকু করার ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ